সম্মানিত ভিউয়ার্স আমি আমাদের Sabuj electronics engineering works and technical training সেন্টারের হোম সার্ভিসিং সেবা থেকে আমরা আজকে আবারও একটি বাড়িতে চলে এসেছি আসলে টিভিটি নিয়ে যাওয়ার বেকায়তার কারণে তারা টিভিটি আমাদের সার্ভিসিং সেন্টারে নিচ্ছে না তো আমরা বাড়িতেই আসতে হলো তো দেখতে পাচ্ছেন এই টিভিটির নাম হচ্ছে এলজি এই নামটি হচ্ছে এলজি তো এই সম্পূর্ণই ওকে আছে শুধুমাত্র চ্যানেল ঝিরঝির করে তো কাস্টমার বলতেছে যে অন্য একটা টিভি আইনে আমি দেখেছি যে আমাদের টিভিটি ঠিক আছে অন্য টিভিটি ক্লিয়ার চলছে কিন্তু আমাদেরটা ক্লিয়ার চলছে না তাহলে সাধারণতভাবে আমরা জেনে থাকি এই চ্যানেল বক্সটি খারাপ হলেই এই ধরনের সমস্যা হয়ে থাকে তো তার জন্য আমরা এটি এখন খুলবো এটি খুলে চ্যানেলটি একবার নতুন পিওর একটি চ্যানেল লাগাই দিব তো আমরা এটি আগে খুলে নেই তারপর আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ভিডিওটি আর বর্তমানে টিভিটি দেখতে পাচ্ছেন এটা খুবই জিরজির করছে একদম মানে খুবই জিরজির করছে তখন আমরা আসলে আগে দেখি আসলে প্রবলেমটা কি তো এটি স্কিপ করে নিই এখন কারেন্ট চলে গেছে তো একটু অপেক্ষা করতে হবে তাহলে আমি এই নতুন লাগিয়ে কারণ নতুন হয়ে গেছে তো তার জন্য একটু সময় স্কিপ করে নিই কারণ আসলে আবার দেখাবো লাগানো তো আমি আগে কানেক্টিভিটি খুলে নেব তারপর আসলে চ্যানেলটি কি প্রবলেম সেটা একটু চেক করে নেব তো চ্যানেলটি দেখতে পাচ্ছেন মোটামুটি এটা একটা টিভিটা দুই পর্ব মোটামুটি একটা পুরাতন চ্যানেল মানে অরিজিনাল চ্যানেল ফাইভ ভোল্ট তো এখানকার যে কানেক্ট করলে আমি নতুন চ্যানেল লাগিয়ে দেবো তো চ্যানেলটি লাগানো হয় নাই তো ভিউয়ার্স আমি চ্যানেলটি খুলে নিয়েছি তো চ্যানেলটির ভিতরে আসলে কি প্রবলেম তো চ্যানেলটির ভিতরে এমনিতে দেখতে কোনো তো ভিউয়ার্স আসলে চ্যানেলটি কিন্তু মোটামুটি ভালো কিন্তু আসলে যে পরিমাণ ছবি দেওয়ার দরকার কিন্তু এটা সেই পরিমাণ ছবি দেয় না তা আমরা এটা ডিসকাস করে দেবো এখন একটা নতুন লাগিয়ে নেব কম দেখি দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি নতুন চ্যানেল বক্স রয়েছে চ্যানেল ফাইভ বুল চ্যানেল তো এটা আমি এখন সেটিং করে দেবো তো আমি এখন সেটিং করে দিলাম তো তারপর আমি এটা আর সোল্ডারিং করে নিতেছি তো ঘরের ভিতরে যেহেতু হোম সার্ভিসিং করতে গেলে অনেক সময় অন্ধকারেই কাজ করতে হয় যথেষ্ট পরিমাণ আলো তখন পাওয়া যায় না কারণ যে আলো পাইতে কাজটা করতে হয় আমার চ্যানেল সোল্ডারিং করা শেষ এবং কাজ জব শেষ তো এখন শুধুমাত্র আমরা এটাকে লাইন দিয়ে আমরা এখন দেখবো এটার আর অন্যান্য কোনো সমস্যা তো নাই যেহেতু শুধু ভিডিও ছবি ভিডিওর প্রবলেম আমরা ভিডিওটি ওকে করে দিব এখন আমরা ফুল টিভিটি একবারে সেট আপ করবো না খালি শুধুমাত্র কভারটি বাকি রাখবো আর সব ই করে দেবো তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খাদ্য আর সেটা হচ্ছে টিকটিকি পুড়ে ছাই হয়ে গিয়েছে তো এই টিকটিকির কারণেও অনেক সময় টেলিভিশনের ভিতরে প্রবলেম পড়ে কিন্তু তারপরেও চ্যানেলটা সন্দেহ ছিল কাস্টমারের চ্যানেলটা আমি চেঞ্জ করে দিলাম এখন পাওয়ার প্লাগ দিব পাওয়ার প্লাগ দিয়ে আমি বাকিটা তো দেখতে পারলেন না না সার্ভেন্ট ধরে রাখেন হ্যাঁ, এখানে ধরেন সব এখানে ধরেন তো আমি এখন ডিশের সংযোগটি লাগিয়ে নেব কারণ ডিশে যথেষ্ট পরিমাণ দেখাই যায় ভালো আছে রিমোটটা খুব রিমোট করি রিমোট তো ছবি আসতেছে না তো আমরা একটু ছবিটা দেখি সার্চ দিতে হবে যেহেতু একেবারে নতুন চ্যানেল ওটা রেজুলেশনের সাথে হয়তো এটা মিলবে না রিমোট হুম রিমোট সার্চ দিয়ে নিতেছি যেহেতু Uh-huh. তবে ডিসি লাইনে একটু প্রবলেম আছে সেটা হলো একটু ফ্রিকোয়েন্সি হ্যাঁ ডিসি কোনো প্রবলেম নেই আচ্ছা সার্চ করতে স্কিপ করে নিই কি হলো complete. তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন টিভিটি সার্চ দিয়ে নিয়েছি তো প্রায় সাতান্ন পার্সেন্ট চলে এসেছে তো প্রথম অংশে যে ডিশের লাইনটা ওটা একটু প্রবলেম আছে যার কারণে অতটা ক্লিয়ার আসে না হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম হ হ্যাঁ ভাই ভাই আমি তো আসলে দামটা কমবে আর কি কমতেছে না দাম বেশি আমাদের কাজটি সম্পূর্ণ ওকে 50 থেকে 60 টাকা কেজি চাল আমরা এখন বন্ধ করে দেব এখন তা 70 থেকে 85 এর কোঠা আমাদের টিভির কাজটি সম্পূর্ণ ওকে গেছে 68 টাকা আজকে বাজারে তার জন্য বলতে